আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীন মোহাম্মদ ও আলহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত ভাই বন্ধুগণ আজকে সংক্ষেপে আমরা কিছু কথা আর্জ করার রাদা রাখি অজুর বিষয়ে অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার এরাদা রাখি ও তৌফিকিল্লা বিল্লাহ আমরা সকলেই কমবেশ জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সলাতের চাবি নবী সাল্লা সাল্লামের সুরান আবুদাউদ বর্ণের খাদিজ আসছে তিনি বলেছেন মেফতাহ সলাতি আত্মহুর সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বা উজু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাত পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালা পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে তাহলে আমার শেষ গন্তব্যে অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার সলাদ ঠিক হতে হবে আর সলাদ ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে তালা ঠিক থাকতে হলে তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে সেটা হলো কি সলাদ তহারত বা পবিত্রতা তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হলো অজু এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বুখারি মুসলিমের খাদিসে আসছে তিনি বলেছেন লাতকবালু সলাতুন বেগাইর তহরিন পবিত্রতা ছাড়া কোনো সলাৎ কবুল হবে না কোনো সলাৎ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তহারাত ছাড়া অজু ছাড়া অতএব এই অজু এটা পূর্ণাঙ্গ হলে সলাদ পূর্ণাঙ্গ হবে সলাদ পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ অতএব একটা আটটার সাথে সম্পর্ক যুক্ত বিধায় সব কিছুর আগে সলাতেরও আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার অজু বা তাহারতটা কি হচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা প্রিয় ভাইরা অজু দুই প্রকার একটা হলো কোন রকম অজু আরেকটা হলো পূর্ণাঙ্গ অজু একটা হলো কোন রকম অজু আরেকটা হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা ভাষায় বলা হয়েছে ইসবাগুল অজু পূর্ণাঙ্গভাবে উজু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ওদু অর্থাৎ উদুকে পরিপূর্ণভাবে করা আর একটা হলো জেনাতেনভাবে কোনো কোনো রকমভাবে অজু সেরে ফেলা আমরা সাধারণত সারাদিন যে অজুটা করি সারা জীবন যে অজুটা করে আসছি সেটা হলো যেন তেন অজু বেশিরভাগ লোকের ইল্লামার রহেমা রব্বি হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওদুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি অর্থাৎ অজুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ <clears throat> ইসবাগুল ওজু এর নির্দেশ নবী সাল্লা সাল্লাম বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে তোমরা অজুকে আসবেগুল ওদু আসবেগুল ওদু তোমরা অদুকে পরিপূর্ণ করো অজুকে পূর্ণাঙ্গভাবে করো সঠিকভাবে করো যথাযথভাবে করো তার মানে নবী সাল্লা সাল্লাম জানতেন যে অজুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে আর সেজন্য তিনি সাবধান করেছেন আসবেগুল ওদু অর্থাৎ অজুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো সুন্দরভাবে করো যথার্থভাবে করো